চল চল চল চল চল চল এই গরু হুড় হুড় হুড় আরে গরু রে কথাই শোনে না রে হাত ব্যথা হয়ে গেল সকাল থেকে হাল চসতে চষতে আরে কোথায় গেলি রে মোদি সকাল থেকে হাল চষতে চষতে এখনো তো দুই পাত্তন হাল চাষাই হলো না রে গোটা ক্ষেতের হাল তো এখনো পড়ে আছে জমি চাষতে হবে তাড়াতাড়ি করে এই দেখ এই ক্ষেতের ফসল শুকিয়ে গেছে কাটতে হবে তাড়াতাড়ি এই গরু কথা শোন রে কথা শোন না হলে দিদির কাছে আমাকে বকা খেতে হবে রে পাঁচশো এক টাকা আমাকে অগ্রিম দিয়েছিল গত বছর সেই তারপর থেকে যতবার ফসল তোলে তার আগে আগে তার জমি আমাকে চাষতে হয় পর্যবেক্ষণ করতে হয় জল দিতে হয় আরো কত কি আরে আরে মগি তোর সুবুদ্ধি হয়েছে পাঁচশো এক টাকা গত বছর ধার নিয়েছিলি সেটা এখনো মনে আছে দেখছি আমি ভাবছিলাম তুই আবার কাজ টাজ করে আমার কাছে টাকা চাবি বলবি দিদি আমার পারিশ্রমিক দাও না গো দিদি না আমি অত না তুমি কি আমাকে মাথা মোটা মনে করেছো আমি একদমই সেরকম নই আমি পাঁচশো এক টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনে পাঠিয়েছিলাম দিল্লিতে আমার গার্লফ্রেন্ড কাজ করতে গেছে এই মোদি আমার মনটা খারাপ করে দিও না গো ওই একদিন একটু মিষ্টি করে কথা বলেছিল আমি তাকেই খুশি করুক না সে অন্যের সাথে ঘর আমি মনে করি যেন আমার হৃদয়ে জুড়ে থাকে সে এই তো দিদি দিদি গো দিদি আমাদের কি একটু শখ করতে নেই আমরা গরুতে হাল চালাই বলে কি আমাদের শখ করতে নেই আমি তো শখ করি তোমার জমিতে কবে যেন ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছি এটাই ভাবতে ভাবতে এই দেখো আমার চলে এলো ট্রাক্টর হাত দিয়া ট্রাক্টর